কালিমায় তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা তাইবার অর্থ আল্লাহ ভিন্ন ইবাদত বন্দিগির উপযুক্ত আর কেহই নাই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার প্রেরিত রাসূল কালামায়ে তাইয়্যিবা There is no one worthy of worship other than Allah. Hazrat Muhammad sallallahu alaihi wasallam is his messenger. Kalamai Tayyibah 除了安拉，没有人值得崇拜。穆罕默德是他的使者。 काली कालिम तयाबे अल्लाह के अलावा कोई भी इबादत के लायक नहीं है हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम उनके दूत हैं अशहदु अल्लाह इलाहा इल्लल्लाह وأشهد أن محمدا عبده ورسوله কালিমায় শাহাদাতের অর্থ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ভিন্ন আর কেহ ইবাদতের উপযুক্ত নাই তিনি এক তাহার কোনো অংশীদার নাই আমি আরো সাক্ষ্য দিতেছি যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং তাহার প্রেরিত নবী কালিমা শাহাদাত I bear witness that there is no deity worthy of worship except Allah, the One, the Irresistible. I further testify that the Prophet Muhammad, peace be upon him, is the best servant of God and His Messenger. Kalima, kalima shahadat. 我见证过，除了不可抗拒的独一者真主以外，没有其他值得崇拜的神灵。我进一步证明，先知穆罕默德，愿他安息，是上帝和他的使者的最佳仆人。 कालिमा शहादत मैं इस बात का गवाह हूँ कि अल्लाह वन निरर्थक को छोड़कर कोई भी पूजा के योग्य नहीं है मैं आगे गवाही देता हूँ कि पैगंबर मोहम्मद ईश्वर की आत्मा उनके ईश्वर और उनके रसूल के सबसे अच्छे सेवक हैं सुबह কালিমায় তামজিদ এর অর্থ মহিমান্বিত আল্লাহর সমস্ত প্রশংসা আল্লাহর আল্লাহ ছাড়া কোনো মামুদ নাই আল্লাহ মহান সমস্ত পবিত্রতা আল্লাহর সকল প্রশংসা আল্লাহর আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই কোনো ক্ষমতা নাই আল্লাহ সম্মানিত আল্লাহ মহান Glory be to God, all praise is due to God. There is no God but God. God is great. All holiness belongs to God, all praise belongs to God. There is no power except God, there is no power. God is honored, God is great. 卡利马坦吉德 c a l i m a m a j i 荣耀归于上帝，所有赞美归于上帝。除了神，没有别的神。上帝是伟大的，所有圣洁都属于上帝，所有赞美都属于上帝。除了上帝，没有力量，没有力量。上帝被荣耀，上帝伟大。a l i m a a j i ईश्वर की जय हो सब स्तुति ईश्वर के कारण हो कोई भगवान नहीं है लेकिन भगवान है ईश्वर महान है सारी पवित्रता ईश्वर की है सभी स्तुति ईश्वर की है ईश्वर के सिवाय कोई शक्ति नहीं है कोई शक्ति नहीं है ईश्वर सम्मानित है ईश्वर महान है तौहीद لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد ويحيي ويميت وهو حي لا يموت وبادا أبدا ذو الجلال والإكرام به অর্থ আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই তিনি এক ও অদ্বিতীয় তার কোনো অংশীদার নেই সকল ক্ষমতা এবং প্রশংসা তারই জন্য তিনি জীবন ও মৃত্যুর মালিক তিনি চিরঞ্জীব তিনি সকল সম্মানের মালিক তার হাতেই সকল মঙ্গল এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান Kalima Tawheed There is no God but Allah, the one and only. He has no partners, to him belongs all power and praise. He is the Lord of life and death. He is eternal, he is the owner of all honor. All good is in his hands, and he has power over all things. 卡利马·陶希德 （Kalima t a 除了真主，没有别的神。他没有伴侣，所有能力和赞美都归于他。他是生与死的主宰，他是永恒的，他是所有荣誉的拥有者。万物都掌握在他手中，他掌管万事。 ईश्वर और अल्लाह के सिवा कोई नहीं है उसका कोई साथी नहीं है उसके लिए सभी शक्ति और प्रशंसा है वह जीवन और मृत्यु के स्वामी है वह शाश्वत है वह सभी सम्मानों का मालिक है सब अच्छा उसके हाथ में है और उसके पास सभी चीजों पर अधिकार है اللهم إني أرجو بك من أن أشرك بك شيئا وأنا أعلم به وأستغفرك لما أعلم به وما لا أعلم به تبت عنه وتبرأت من القفر والشرك وعلى ما فيها وأسلمت وآمنت وأعقل أن لا إله إلا الله محمد رسول الله কালেমায় রুদ্দিক কুফরের অর্থ হে আল্লাহ আমি তোমার নিকট আশা করছি যেন কাহাকেও তোমার সাথে অংশীদার না করি আমার জানা ও অজানা গুণাহাতে ক্ষমা চাইতেছি এবং ইহাতে তবা করিতেছি কুফর শিরক এবং অন্যান্য সমস্ত গুণাহাতে বিদ্রুত হইতেছি এবং প্রতিজ্ঞা করিতেছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার রাসূল Kalima Radi KUFR Oh Allah, I hope you do not associate anyone with you. I seek forgiveness from my known and unknown sins and repent from it. I am turning away from disbelief polytheism and all other sins and I promise that there is no God but Allah. Muhammad Mustafa, peace be upon him, is his messenger. 哦，真主！希望您不要与任何人联系。我从我已知和未知的罪恶中寻求宽恕，并为此悔改。我正在远离怀疑、多神教和所有其他罪恶。我保证，除了安拉之外，没有别的神。穆罕默德·穆斯塔法，愿他安息，是他的使者。 है अल्लाह मुझे उम्मीद है कि आप किसी को अपने साथ नहीं जोड़ेंगे मैं अपने ज्ञात और अज्ञात पापों से क्षमा चाहता हूँ और उससे पश्चाताप करता हूँ मैं अविश्वास बहुदेववाद और अन्य सभी पापों से दूर हो रहा हूँ और मैं वादा करता हूँ कि कोई भगवान नहीं है लेकिन अल्लाह मोहम्मद मुस्तफ़ा शांति उस पर हो उसका दूत है